그래서 ইতিহাস হল চার টাকা

তারপরে আমার শরীর আমার শরীর আমার শরীর যদি নাপাক হয় নাপাক মানে দোকান দোকান করা হয়েছে তাহলে লোকাল নিয়ত করা আমি কোন নামাজ পড়বো ফজরের নামাজ জোহরের নামাজ সুন্নত না বিশেষত তারপর শেষ করিল শেষ করিল বলতে শেষ বসা দুই রাখাতের নামাজের শেষ বসা দুই রাখাতের পরে তিন রাখাতের খুবই জরুরি